देखते सांग मैंने कौन चैलेंज कर आज आम बिरीयी आटल चैलेंज कर देखु देखते आरम्भ कर सबु थरक भाया सैना आज फास्ट आरंभ कर देखा प्लेट दे देना हाँ यस से अनुकूल जीती गला तो देखु सी गोटे नहीं जाऊे जल्दी जल्दी तुम पट हाँ से गोटे थर चल चलो चल चल पक्ष তারপরে ଏଥର ଗେଲୁ ଏବେ ବଙ୍କର ହେଲାନି ତ ଏବେ ଗେଲୁ ଖେଳିବେ ମୁଁ ପଡିଗଲା ସାଇନା ସାଇନା ସାଇନା ಅನ್ಲಿ ಹೋಗ ಅಲ್ಲಿ ಹೋಗ ಇಂದ ಲೈನ್ ಹೋಗಿದೆ ಹಾ ଇଏ ମୁଁ ତ ଜିତିଗଲି ଗୋଟେ ଦେଖନ୍ତୁ ସାଇନା ଜଲ୍ଦି ଧରୁନୁ ହାତରେ বিরিয়ানি উল্টে দেবো একটু মামু মামু রে এবার অনিলি অনিলি গরিব মহিলা বলি দেখো মোর দিচ্ছর ওকে ওকে সাইনা ଏବେ ତୋର ଦେଖନ୍ତୁ ମୁଁ ଏବେ ଦି ଥର जल्दी जल्दी उठ मामू जल्दी जल्दी फटाफट ಸೇರಿದಾನ ರಾಮೋಬಳಿ ହେଇଗଲା ହେଇଗଲା ଗୋଟେ ଥର ଗୋଟେ ଥର ଆଉ ଭୁଲମି ମାମୁ କେ ରହିଥାନ୍ତୁ ଇଏ ମୋର ପାଞ୍ଚ ଥର ହେଇଗଲା ଧୀରେ ଧୀରେ ଏମିତି ଧୀରେ ବୁଲେଇ ଦିଅ ହବ ରହିଥାନ୍ତା ତୁ ପୁରା ଜିତିଗଲି ଦେଖନ୍ତୁ ମୁଁ ଏବେ ଛଅ ଥର ଜିତିଗଲି ସାଇନା ତ ଦି ଥର ଜିତିକି ତା ମୁଁ ଗୋଲାଣି କୁକୁର ଭଳିଆ ସେ ବାଉଣ୍ଡରୀ ବାହାରକୁ ଫୋପାଡ଼ି ଦେଇଛି ଆଉ ଆଉଥରେ ଆଉଥରେ ତୋ ପାଇଁ ଆଉଥରେ ହଁ ତୋ ପାଇଁ ଆଉଥରେ হ্যাঁ এটা মামু মামু আরে রে জিততে পারলা এত দিনই পরে গেলু গেলু রয় দাদা রয় দাদা সাইনা সাইনা সাইনা তো বলি তো বলি কিনে সাইনা সাইনা তো Saina. Saina. Okay. হয়ে গেল আনিল দি রাউন্ড কে খায় ও রাইস রাইস দেখ মোর হয়েগলা এবে সাত রাউন্ড হয়েগলা মোর সাত থর জিতিগলি দেখ কেতে সারা সেন আসব কেউ সে পকাইবনি তু পকা এ অনিদির তিন থর হয়েগলা গেলু এমতি পুরা পকাইব ଆମେ ପ୍ଲେଟ୍ ଧରିକି ଆଉ ଯାହାର ଯିଏ ମାନେ ନେଇନାହାନ୍ତି ଦୁଇଟା ଲୋକ ହୁଁ ଦେଖନ୍ତୁ ମୋର ଏବେ ଆଠ ରାଉଣ୍ଡ ହେଇଗଲା ଆଠ ଥର ମୁଁ ଜିତିଗଲି କେତେ ସାରା ବିରିୟାନୀ ହେଇଗଲା ଆମେ ଚାରି ଥର ଚାମଚ Run. ଜିତିଂ କରିଛି ସାଙ୍ଗମାନେ ମୁଁ ଏତେ ସାରା ଜିତିଗଲି ତ ମୋର ଫାଇନାଲ ହେଇଛି ଆଠ ଥର ତ ଆପଣମାନଙ୍କୁ ଯଦି ଭଲ ଲାଗିଛି ଆମ ଭିଡ଼ିଓ ଆପଣମାନେ ଯଦି ଆମ ସାଙ୍ଗରେ ସଦାବେଳେ ରହୁଛନ୍ତି ଆମ ଭିଡ଼ିଓ ଦେଖୁଛନ୍ତି ତାହେଲେ ଆମ ଭିଡ଼ିଓକୁ ଲାଇକ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କମେଣ୍ଟ କରିବେ ଆଉ ତ ଦେଖା ହେବ ନେକ୍ସଟ ଆଉ କିଛି ନୂଆ ଭିଡ଼ିଓରେ ବାଏ ବାଏ ନମସ୍କାର